সুপ্রিয় দর্শক স্বাধীনতা টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সৌদি আরব থেকে আমাদের স্বাধীনতা টিভির প্রতিনিধি পরাদর্শন পাঠানো ভিডিও তথ্য আজকে আপনাদেরকে জানাচ্ছি এক হতে যাচ্ছে পুরো বিশ্বের মুসলমান দেশগুলি এমন পদক্ষেপকে নতুন যুগের নতুন সূচনা হিসাবে দেখছেন বিশ্লেষকগণ মুসলিম বিশ্বের নেতৃত্ব যাওয়ার দৌড়াদৌড়ি এগিয়ে আছেন সৌদি আরব এবং তুর্কি শক্তিশালী দেশগুলো এরপরে আপনারা এই খবরটি দেখতে পাবেন তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে সৌদি বাদশাহ সালমানের অনুরোধে দেশটি সফরে গেছে এরদোয়ান সম্পর্ক উন্নয়নের কয়েক মাসের চেষ্টার ফলে এই সফর অনুষ্ঠিত হচ্ছে তা এই সফরকে দুদেশের মধ্যকার টানা পড়েনের অবসানের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে কামাল আতাতুর্ক বিমানবন্দরে এরদোয়ান বলেন সৌদিতে এই সফরের মূল ফোকাস হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কের সূচনা করা উনিশশো দশকে সৌদি পুঁজি তুরস্কের বাজার ও অর্থনীতিকে অনেকটা চাঙ্গা করেছিল এর ফলে দেশটির প্রতি বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়েছিলেন কিন্তু রাজনীতি সেই সম্পর্ককে স্থবির করে দিয়েছে দুই সালের আরব বসন্তের পর কয়েকটি আরব দেশের সঙ্গে যে বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল তা নিরসনে বিগত বছরগুলোতে কাজ করছে তুরস্ক এতে করে তুরস্কের সঙ্গে তাদের বৈরিতা শুরু হয় সর্বশেষ দুই সালে তুরস্কের মিত্র কাতারের উপর উপসাগরীয় দেশগুলোর অবরোধ আরোপে এই বিচ্ছিন্নতা আরও বাড়ে বাহরাইন সংযুক্ত আরব আমিরাত মিশর ও সৌদি আরব গত বছর এই অবরোধ প্রত্যাহার করে দুই সালে ইস্তাম্বুল দূতাবাসে মৃত্যুবরণ করা সৌদি ভিন্ন মতালম্বী সাংবাদিক জামাল খাগোশি হত্যাকাণ্ডের পর সৌদি তুরস্কের সম্পর্কে অবনতি ঘটে সম্প্রতি এই মামলার বিচারের ভার সৌদি আরবের কাছে হস্তান্তর করেছে তুরস্কের আদালত আঙ্কারা আশা করছে এরদোয়ানের সফরের মধ্য দিয়ে তুরস্কের পণ্য আমদানির উপর সৌদি আরবের অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বাণিজ্য বিনিয়োগ এবং আঞ্চলিক ইস্যুতে ফের যৌথভাবে কাজ শুরু করার মতো ভিত্তি প্রস্তুত হয়েছে বলে জানা যায় সৌদি আরবের সাথে স্বাস্থ্য শক্তি খাদ্য নিরাপত্তা কৃষি প্রযুক্তি প্রতিরক্ষা শিল্প ও আর্থিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা হবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি তুরস্কের কাছে খুবই গুরুত্বপূর্ণ এদিকে ইরান ও ওমান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে বারোটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে